এদের মূল মিশন হলো পৃথিবী থেকে বিপুল মানুষের জনসংখ্যাকে ধ্বংস করো থাকবে এক কোটি বা দেড় কোটি ইহুদি আর তারা যে কজনকে কন্ট্রোল করতে পারে ওরা আর বাকিরা দাজ্জাল ওই কানা দাজ্জাল তার ইলুমিনাটি তার যেই সংস্থা গোপন সংস্থা ওদেরকে দিয়ে চালা